আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি চলে এলাম আরেকজন পেশেন্ট নিয়ে আমাদের ডিপিআরসি হসপিটালের পক্ষ থেকে যিনি সুদূর চাঁদপুর থেকে আমাদের এখানে এসেছেন আমাদের শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা নেওয়ার জন্য যিনি দীর্ঘদিন ধরে হিপ জয়েন্ট এবং পিএলআইডি সমস্যায় ভুক্তি ছিলেন উনি মূলত আমাদের এখানে ষোলো দিন ভর্তি ছিলেন এখন মোটামুটি উনি ভালো সুস্থ হয়েছেন আসুন দর্শক আমরা ওনার কাছ থেকে জেনে নেই যে উনি কি অবস্থায় ছিলেন এখানে এসে কীভাবে সে সুস্থ হয়েছেন এবং এখন তার কী অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো এখানে দীর্ঘ ষোলো দিন ভর্তি ছিলেন তো ভর্তি হওয়ার আগে আপনার কি ধরনের সমস্যা হতো বা কি সমস্যা নিয়ে এখানে আমাদের এখানে ভর্তি হলেন আমাদের স্যারের ট্রিটমেন্ট নিলেন এটা আমি এখানে ভর্তি হওয়ার আগে আমার দীর্ঘ ছয় মাস যাবৎ জি মাথা কমার পিলারি সমস্যা ছিল এবং বাম হিপ জয়েন্টে প্রচুর ব্যথা ছিল এমন ব্যথা ছিল যে আমি হাঁটতে পারতাম না আচ্ছা, আচ্ছা। আমি যে হাঁটছি খোড়ায় খোড়ায় হাঁটতাম এবং অনেক চিকিৎসা নিয়েছি নিজে প্রথম ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছি ব্যথার জন্য প্রথম যখন ব্যথা হয়েছিল তারপরে যখন ব্যথা কমে না বলবো ডাক্তার দেখাইলাম আচ্ছা, কি ধরনের ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার দেখেছি প্রফেসর লেভেলে দেখেছি দুজন ডাক্তার দেখেছি আচ্ছা। দেখানোর পরও দেখলাম যে মেডিসিন বা অর্থোপেডিক্স অর্থোপেডিক্স জি orthopaedics orthopaedics professor level doctor দেখাইছি তোমাদের চিকিৎসায় ওষুধ খাইছি আপনার খাওয়ার পরে আমার ব্যথাটা ভালো হয় নাই ভালো হয় নাই তো স্যারের কথা শুনলাম এবং ভিডিও স্যারের ভিডিও দেখলাম তো আমার স্যারের যে তথ্যটা কোথা থেকে পেলেন স্যারের তথ্যটা বিশেষ করে এমনি এই ভিডিওর মাধ্যমে জেনেছি আচ্ছা আচ্ছা স্যারের কয়েকটা ভিডিও দেখার পরে আমার একটা আত্মবিশ্বাস জন্মালো হয়তো স্যারের এখানে আসলে আমি হয়তো চিকিৎসা পেতে পারি আচ্ছা আচ্ছা তো সেই হিসাবে স্যারের কাছ থেকে এসে আমি একবার চিকিৎসা নিয়েছিলাম জি স্যারের চিকিৎসা ছিল আমি এক মাসের মতো বাড়িতে ওষুধ খেয়েছি জি কিছুটা উন্নতি হইল আমি হাট ঘরে ঘরে হাঁটতেছিলাম আচ্ছা আচ্ছা তখন আমি এখানে ভর্তি হওয়ার জন্য আসি স্যার কি আপনাকে ভর্তি হতে বলেছিলেন যে স্যার আগে বছরই ভর্তি হওয়ার জন্য কিন্তু আমার অর্থ আমি পারি নেই পরে স্যার এইবার আমি আসছি তখন স্যার বলেন যে ভর্তি হন আপনি আমি ষোলো দিন ছিলাম আচ্ছা তো এখানে যে বিভিন্ন থেরাপি দিয়েছেন ওনারা এবং যে মেডিসিন প্রয়োগ করছেন এর মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা সুস্থতা বোধ করতেছি যে আমি হাঁটতে পারতেছি যে করে হাঁটা যে আমার সেটা লাগতেছে ছয় মাসের মধ্যে আজকে আমার কাছে আনন্দ লাগতেছে যে আমি ছাড়া হাঁটতে পারতেছি আচ্ছা আচ্ছা, আচ্ছা। এটা রাখি আচ্ছা আচ্ছা আচ্ছা তো এখানে আমাদের এখানে ভর্তি হয় আমাদের চিকিৎসা আমাদের ট্রিটমেন্ট ব্যবস্থা আমাদের সার্ভিস কেমন লেগেছে আপনার যে এখানে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে এখানে সার্ভিস চিকিৎসা থেরাপি মোটামুটি নিয়মতান্ত্রিক খুব বেশি সমস্যা হয় না সবগুলোই ভালো লাগছে আপনার ওকে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আমাদের হসপিটাল সম্পর্কে আমাদের চিকিৎসা সম্পর্কে কিছু বলুন যে আলহামদুলিল্লাহ আমি ডিপিআরসি হাসপাতালে ডাক্তার শফিউল্লাহ স্যারের মাধ্যমে যে চিকিৎসা নিয়েছি এবং এখানে ষোলো দিন ভর্তি ছিলাম থেকে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থতা বোধ করতেছি আমি ঘরে ঘরে হাঁটতাম দীর্ঘদিন আমি এখানে ভালো করে হাঁটতে পারতেছি এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এই জন্য আমার কাছে আনন্দ লাগতেছে তো যারা এরকম ফিএল আইডি অথবা আপনার কম ব্যথায় বা হিপ জয়েন্টের ব্যথায় ভুগছেন দীর্ঘদিন অনেকে নার্ভাস ফিল করছেন যে আমি হয়তো আর ভালো হব না বাড়িতে বিছানায় শুয়ে আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এসে দেখেন এখানে আসলে আশা করা যায় যে আপনারা চিকিৎসা পাবেন এবং সুস্থ হবেন এটা আমরা আমি আশা করি আশাবাদী আচ্ছা, আচ্ছা আচ্ছা অশেষ ধন্যবাদ আপনাকে তো দর্শক আপনারা শুনলেন জানলেন এখানে অনেক অনেক দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে অনেক রুগী আসেন এমন এমন রুগী এখানে আসেন দেখা যায় যে স্টেচারে করে আসেন শুয়ে হাঁটতে পারে না টোটালি সে মুখ করতে পারে না ইনশাল্লাহ আমাদের হসপিটালের কর্ণধার ডক্টর মোহাম্মদ শহীদ শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্টের মাধ্যমে সেই রুগীগুলোই আবার এখান থেকে হেঁটে ইনশাল্লাহ চলে যায় তো দর্শক আজ এই পর্যন্তই দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম